নমস্কার আপনারা দেখছেন খবর প্লাস দেবাঞ্জন কাণ্ডের পর যখন খবর প্লাসে এখনও পর্যন্ত খবর আসেনি অনেকে হয়তো আপনারা মনে করেছিলেন যে তৃণমূলের সঙ্গে দেবাঞ্জন দেবের যোগ থাকার যে সূত্র রয়েছে সেই সূত্রের জন্যই মনে হয় খবর প্লাস দেবাঞ্জন দেব বা এই যে ভ্যাকসিন প্রতারণা এই নিয়ে কোনো আলোচনা করছে না দেখুন আপনাদের সে ধারণা সম্পূর্ণভাবে ভুল আমরা একদম বিজেপির সঙ্গে একমত আজকের এই যে আপনারা রিপোর্ট দেখছেন সেই রিপোর্টে আপনাদের জানিয়ে রাখি আমরা বিজেপির সঙ্গে সম্পূর্ণভাবে একমত যে দেবাঞ্জন দেবের সঙ্গে তৃণমূলের গভীর যোগাযোগ রয়েছে এই তৃণমূল চেয়েছিল যে এই ভ্যাকসিন যে অ্যামাকিসিন যে আপনার ইঞ্জেকশান সেটা নিয়ে লোকসব মরে যাক মরে যাওয়ার পর নরেন্দ্র মোদীকে চেপে ধরবে তৃণমূল যে তোমার ভ্যাকসিনের ফলে লোক মরে গেছে একদম এই টার্গেট নিয়ে তৃণমূল এগোচ্ছিল আর সরাসরি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জড়িতই নবান্ন থেকে দেবাঞ্জন দেবকে পৌরসভায় পাঠিয়ে দেওয়া হয়েছিল কর্পোরেশনে পাঠিয়ে দেওয়া হয়েছিল যে তুমি গিয়ে সবগুলো করো এবং খুব সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিমকে দায়িত্ব দিয়েছিলেন যে যেখানে যেখানে দেবাঞ্জন দেব যাবেন আর সেখানে সেখানে তুমি তার পাশে দাঁড়িয়ে ছবি উঠবে এবং অতীন ঘোষ তাকেও বলেছিল হ্যাঁ তুমি ছবি উঠবে নাহলে দেবাঞ্জন দেবের এইভাবে প্রতারণার সুবিধা হবে না তোমাদের সঙ্গে যদি ছবি না থাকে শান্তনু সেনকেও বলে দেওয়া হয়েছিল তারপরে তো এও ষড়যন্ত্র করা হয়েছিল মনে হয় যে একটা ফলক লাগানো হবে যে ফলকটা আপনার একটা গ্রন্থাগার যারা স্মৃতি গ্রন্থাগার বলে একটা সংস্থা রয়েছে সেখানে মুখ্য উপদেষ্টা হিসাবে দেবাঞ্জন দেবের নাম থাকবে থাকার পর সেখানে একদম তৃণমূল ঘোষিতভাবে মনে হয় বলে দিয়েছিল যে সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম থাকতে হবে নয়না বন্দ্যোপাধ্যায়ের নাম থাকতে হবে অতীন ঘোষের নাম থাকতে হবে এবং উদ্বোধন তো সেই চক্রান্তকারী একেবারে ফিরাদ হাকিমের নাম থাকতে হবে এবং বিজেপি ঠিকই করছে মাঝে মাঝে ফিরাদ হাকিমের নামের আগে জনাব জনাব জনাব বারবার উচ্চারণ করছে মানে কিছু একটা বোঝাতে চাইছে আমি একমত বিজেপির সঙ্গে যে এই যে জনাব জনাব ফিরাদ হাকিম মানে কি জনাব এইগুলো কিন্তু করছে বিজেপির এবং অভিযোগ আপনার জয়প্রকাশ মজুমদার বিজেপির নেতা আমাদের সবার সুপরিচিত এবং জননেতা তিনি সমাজসেবী তিনি পশ্চিমবঙ্গের একজন অন্যতম প্রধান সারির মুখ সেই জয়প্রকাশ তিনি বলছেন যে এ তো একেবারে চক্রান্ত এ তো মানে তৃণমূলের গভীরে এই শিকড় এবং সিবিআই চাই আমিও একমত সিবিআই দরকার আপনার সায়ন্তন বসু তিনি বলছেন গভীর ষড়যন্ত্র সিবিআই দরকার নাহলে এই এত লোকের সঙ্গে দেবাঞ্জন দেবের ছবি এ কি মানে বিশেষ মানে কি চারদিকানি ব্যাপার এ কি ছেলে খেলা কথা এত তৃণমূলের নেতার সঙ্গে ছবি আসে কি করে যদি দেবাঞ্জন দেবের সঙ্গে যদি এদের সম্পর্ক না থাকে ছবি ওঠে কি করে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে না হলে ছবি আছে মানেই সম্পর্ক আছে ছবি আছে মানেই গভীর সম্পর্ক আছে আর গাড়ি নিয়ে ঘুরছেন নীলবাতি লাগানো বুঝতে পারছেন তো যে কি গভীর সম্পর্ক তৃণমূলের সঙ্গে এর সঙ্গে তো পারলে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জড়িত নাহলে আসে কি করে কর্পোরেশনের মতো জায়গায় যুগ্ম সচিব এই পর্যন্ত মোটামুটি আপনারা বিজেপির কথা শুনে চায়ের দোকান গরম হয়ে গেছে এই পর্যন্ত আপনারা নিজেরাও মাথার মাথার মধ্যে বারবার করে আপনাদের প্রশ্ন উঠেছে যে হ্যাঁ না হলে এগুলো হয় কি করে স্বাভাবিক ব্যাপার আপনারা এতক্ষণ ধরে পাড়া ঠেক ক্লাব গরম করে ফেলেছেন এবং আপনারা আলোচনা করতে করতে যে জায়গাগুলো তুলছেনই না যে জায়গাগুলো বিজেপিও সাংবাদিক সম্মেলন করে যে জায়গাগুলো ধরলই না দেখুন দেবাঞ্জন দেব কোথা থেকে কিনেছে এই অ্যামাকেসিন ইঞ্জেকশান তিনি কোন গৌতম অ্যান্ড গৌতম সেই দোকান থেকে তিনি কিনেছেন তারপরে সেখানে বাইশ হাজার টাকা দিয়েছেন পঞ্চান্ন হাজার টাকা বাকি অমুক তমুক আমি এই দেবাঞ্জন দেবের এই প্রসঙ্গে যাচ্ছি না দেবাঞ্জন দেবটা নামটা আসতো কোথা থেকে দেবাঞ্জন দেব নামটা মানুষ জানল কিভাবে দেবাঞ্জন দেবকে অ্যারেস্ট করে সেখানে কারা জিজ্ঞাসাবাদ করে এতগুলো এই যে আপনারা যত প্রশ্নের এতক্ষণ পর্যন্ত আপনারা মিডিয়া দেখে উত্তর পেয়েছেন যে তিনি আমাকে সেন পুশ করেছেন অমুক দোকান থেকে কিনেছিলেন কর্পোরেশনের চিপ ব্যবহার করা হয়েছে টাকা লেনদেনের ক্ষেত্রে সমস্তটাই আপনারা টিভিতে দেখেছেন এই যে কেঁচো খুঁটতে কেউটে বারবার করে টিভিতে বলছে যে প্রতারণা কাণ্ডে কেঁচো খুঁটতে কেউটে এই কেঁচোটাই বা খুঁটছে কারা একবারও মনে প্রশ্ন আসছে না যে কলকাতা পুলিশ গোয়েন্দা দপ্তর তারা খুঁচে খুঁচে খুঁড়ে খুঁড়ে বের করছেন একবারও আপনাদের মনে আসছে না যে তিনি একজন আইএএসের জাল ভুয়ো সার্টিফিকেট কোথা থেকে পেলেন এর সার্টিফিকেট তো আর রাজ্য সরকার দেয় না রাজ্য সরকার দেয় নাকি দেয় তো এটা তো কেন্দ্রীয় ক্যাডার তাহলে কি কেন্দ্রের কেউ জড়িত রয়েছে এই আইএএস সার্টিফিকেট দেওয়ার জন্য তিনি যে পাশ করেছেন আইএএস পরীক্ষায় এই কাগজটা এলো কোথা থেকে তিনি ছবি উঠেছেন বলে যদি তৃণমূলের সঙ্গে যুক্ত থাকতে হয় যদি কোনো একটা সংস্থা একদম প্রাইভেট সংস্থা তার ফলকে উপদেষ্টা হিসাবে নাম থেকে সেখানে যদি কয়েকজন তৃণমূলের নেতামন্ত্রী সাংসদের নাম থাকার সঙ্গে যদি তার সঙ্গে গভীর সম্পর্ক থেকে থাকে তাহলে যে সাংসদ এটা ধরলেন তিনি তো মিমি তিনি তো তৃণমূলের সাংসদ অবশ্য এটা ঠিকই প্রশাসনের তো কিছু গাফিলতি আছে এটা যদি আপনি বলেন প্রশাসনিক গাফিলতি অবশ্যই বলো প্রশাসনিক গাফিলতি একবারও অস্বীকার করব না যে কসবা এলাকার মধ্যে যার অফিস থেকে এক কিলোমিটার পাঁচশো মিটার দেড় কিলোমিটারের মধ্যে থানা প্রশাসন এইসব কিছু সেখানে এগুলো কিভাবে করছেন এটা নিশ্চিতভাবে প্রশ্নের কিন্তু এই প্রশ্ন তোলার পাশাপাশি প্রশ্ন তোলার তো একটা সীমা থাকবে সিবিআই পর্যন্ত চলে যাচ্ছেন হ্যাঁ করুন সিবিআই অসুবিধা নেই সিবিআই পর্যন্ত চলে যাচ্ছেন নরেন্দ্র মোদীর এই টিকা মানে তৃণমূল চক্রান্ত করেছিল নরেন্দ্র মোদী এই টিকা মানুষ মেরে ফেলেছে নরেন্দ্র মোদীকে চেপে ধরার জন্য মানে গল্প বানাতে বানাতে কোন পর্যন্ত যেতে হয় সেই লিমিট পর্যন্ত থামেন না আর ছবিতে সম্পর্ক আপনারা জানেন তো মেহুল চোকসির নাম জানেন তো নীরব মোদীর নাম এই মেহুল চোকসিকে আপনাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই নরেন্দ্র মোদী মেহুল চোকসিকে কি বলে ডেকেছিল জানেন মেহুল ভাই এদের তো শুধু ছবি কোথাও কোথাও কোনো কথা নাই এ পাশে দাঁড়িয়ে ছবি উঠেছে স্যানিটাইজার দিচ্ছে মাস্ক দিচ্ছে এই সময় দাঁড়িয়ে আপনার পাড়ায় যদি কোনো সংস্থা বলে যে আমরা একটু স্যানিটাইজার দেবো একটু মাস্ক দেবো এই করোনার সময় একটু আমরা মানুষকে সচেতন করব এই খবর যদি আপনার পাড়ায় কেউ যদি কোনো সংস্থা যদি এলাকার কোনো বড় নেতাকে দেয় সেই নেতা ইচ্ছা প্রকাশ করবে আমি সেখানে উপস্থিত থাকার জন্য কারণ এই সময় মানুষের পাশে থাকতে হবে মানুষকে সচেতন করতে হবে যতগুলো জায়গায় দেখেছেন এই করোনা সিচুয়েশনের মধ্যেই তো দেবাঞ্জন দেব কলকাতা পৌরসভায় ঢুকেছেন একজন ঠিকাদার হিসাবে যে তিনি স্যানিটাইজার মাস্ক এইসবের ব্যবসা করেন এই ব্যবসার নাম করেই তো ঢুকেছিলেন ঢুকে সেখান থেকে তিনি যুগ্ম কমিশনারে জাল তিনি আই কার্ড বানিয়েছেন গাড়ি নিয়ে ঘুরতেন এসবগুলো ফিরাদ হাকিমকে বলে ঘুরতেন ফিরাদ হাকিমের সঙ্গে ছবি রয়েছে বলে ফিরাদ হাকিম যুক্ত শান্তনু সেনের সঙ্গে ছবি রয়েছে বলে শান্তনু সেন যুক্ত মানে মানুষকে বোঝাতে বোঝাতে একটা জায়গায় যেতে হবে প্রধানমন্ত্রীর সঙ্গে অনেকের ছবি রয়েছে ওই বললাম মেহুল চকসিকে মেহুল ভাই বলে ডাকতেন যে মেহুল ভাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতারণায় তিনি ফেরার হয়ে গেলেন তাহলে গৌতম আপনার এই যে দেবাঞ্জন দেব ইনি যদি এদের সঙ্গে ছবি থেকে যদি এরা যুক্ত থাকে তাহলে মেহুল চকসি ভারত ছেড়েছিল তার সঙ্গে তো সরাসরি যুক্ত তাহলে প্রধানমন্ত্রী দিলীপবাবু দিলীপ ঘোষ আপনারা কি সাংবাদিক সম্মেলন করেছিলেন সাংবাদিক সম্মেলন করে কি বলেছিলেন যে সিবিআই চাই প্রধানমন্ত্রী কেন মেহুল চকসিকে মেহুল ভাই বলে ডাকলো ভাই বলে ডাকছে আরে বাবা বুঝতে পারছেন এটাই জীবন্ত কথা আর ছবি তো মৃত জীবন্ত কথা মেহুল ভাই বুঝতে পারছেন চেয়েছিলেন সিবিআই একটা মানুষ প্রতারক তার জন্য কলকাতা পুলিশ তদন্ত করছে একটা মানুষ প্রতারণা করেছে প্রশাসনের দুর্বলতার কারণে সে প্রতারণার সুযোগ পেয়েছে সেটা প্রশাসনের আপনারা আঙুল তুললে প্রশাসন অবশ্যই প্রশাসনের দিকে আপনি আঙুল তুলতে পারেন তো তাই বলে একেবারে তৃণমূল কংগ্রেসকে সঙ্গে যে তৃণমূল কংগ্রেস এই সমস্ত ভ্যাকসিনেশনের কাজবাজগুলো করাচ্ছিল আর অনেকে বলছেন যে ভ্যাকসিন প্রতারণায় তৃণমূল আরে প্রতারণায় এই ভ্যাকসিন কি কোভিশিল্ড বা কোভ্যাক্সিন সরকারিভাবে এর হাতে তুলে দেওয়া হয়েছিল আপনারা বলতে পারতেন যে মানুষ বহু জায়গায় ভ্যাকসিন পাচ্ছে না সেখানে সরকার চুরি করে দেবাঞ্জনের কাছে ভ্যাকসিন দিয়েছিল সেই ভ্যাকসিন সে অন্য মানুষকে দিয়েছে তাহলে বলা যেত হ্যাঁ তৃণমূল তাহলে চুরি করে ভ্যাকসিন পাচার করছে ভ্যাকসিন সরাচ্ছে আরে এ নিজে ভ্যাকসিন কিনে নিয়ে এসছে তাও ভ্যাকসিন না একটা ইঞ্জেকশান যে বিভিন্ন আমি সেগুলো বলবো না সেগুলো ডাক্তারি ভাষা তার একটা ইঞ্জেকশন সেই ইঞ্জেকশন ব্যক্তিগত পয়সায় সে কলকাতা পৌরসভার আপনার চিপ ব্যবহার করে এটা অবশ্যই তদন্ত হচ্ছে ব্যবহার করে লেনদেন করে সেটা সে কিনেছে সরকার এর হাতে বা তৃণমূল বা পৌরসভা এর হাতে ভ্যাকসিন তুলে দেয়নি বলতে বলতে বলতে বলতে দেবাঞ্জন দেবকে হ্যাঁ আপনারা সহযোগিতা করুন আপনারা সরকারের কাছে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাইতেই পারেন আপনারা স্বাস্থ্য সচিবের কাছে গিয়ে স্বাস্থ্য ভবনে গিয়ে শুভেন্দু অধিকারী তার শাস্তি দাবি করতেই পারে এতে কোনো অপরাধ নেই বিরোধী দল হিসাবে যে এর সত্য সামনে আসুক সত্য উন্মোচন হোক সেটা করছে কিন্তু এর সঙ্গে ভ্যাকসিন দিয়ে মেরে দেওয়ার পরিকল্পনা ছিল তৃণমূলের এর সঙ্গে এদের গোপনে সম্পর্ক ভ্যাকসিন এরা পাচার করছিল এদের সঙ্গে ছবি আছে এগুলো মানে কি আসলে মানেটা হলো যে এখন বিজেপির টিকে থাকার কোনো তো আলাদা কোনো ইস্যু নেই মার্কেটে কোনো ইস্যু নেই আলাদা সেই ইস্যুকে এখন দেবাঞ্জন দেব হলো তার ইস্যু আমাদের পরিষ্কার বক্তব্য আপনারা যারা আজকের এই ভিডিও দেখছেন দেখুন একজন প্রতারক ধরা পড়েছে সেই প্রতারক সিট গঠন হয়েছে কলকাতা পুলিশ তদন্ত করছে আলাদাভাবে সিআইডিকেও দায়িত্ব দেওয়া হতে পারে যে এটা তদন্ত করে দেখা হোক এ কোন জায়গা থেকে আইএএস এর সার্টিফিকেট পেল এ কোথা থেকে জাল নথিগুলো তৈরি করত কোথা থেকে স্ট্যাম্প বানাতো কোথা থেকে জাল নিয়োগপত্র করে বিএসএফের ওই প্রাক্তন একজন কর্মী আধিকারিক তাকে নিজের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী পর্যন্ত বানিয়েছিল তার উদ্দেশ্য কি মানুষের মধ্যে এই ভ্যাকসিন দিয়ে এসবগুলো আসতে আমাদেরও প্রশ্ন আপনাদেরও প্রশ্ন গোটা বাংলার প্রশ্ন সেই প্রশ্নের সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই যে জড়িয়ে দেওয়া এ জড়িয়ে দেওয়া মানুষ বোঝে তাই আপনাদের কাছে আজকের এই এপিসোড বলার জন্য যে প্রতারক শাস্তি পাক প্রতারক শাস্তি পেয়ে তার কঠোর শাস্তি হোক যে মানুষদের তিনি ক্ষতি করতে ইচ্ছাকৃতভাবে ক্ষতি করতে চেয়েছেন সেই মানুষরা দ্রুত তারা সুস্থ হোক এখনও পর্যন্ত সাইড এফেক্ট কিছু ধরা পড়েনি কলকাতা পৌরসভা তাদেরকে নজরে রাখছে যে তারা অসুস্থ হয় কিনা সেখানে আজকে যাওয়া হয়েছিল কলকাতা পৌরসভা বলেছে যে ব্যক্তিগত উদ্যোগে বা কোনো এনজিওর উদ্যোগে সরকার বলছে যে আর কোনো ভ্যাকসিনেশান ক্যাম্প আর করতে দেওয়া হবে না অনেকগুলো সদর্থক পদক্ষেপ সরকার নিয়েছে সেই সদর্থক পদক্ষেপগুলোকে গুলিয়ে দেওয়ার জন্য যে দলের সাংসদ সেই ধরিয়ে দিল একে তা সত্ত্বেও সেটা বারবার না বলে সেটা সামনে না এনে তৃণমূল আর দেবাঞ্জন দেবকে গুলিয়ে দিয়ে মানুষের সামনে যে প্রেজেন্টেশন করা হচ্ছে আমরা তার বিরুদ্ধে আমরা দোষীর বিরুদ্ধে আমরা প্রতারকের বিরুদ্ধে কিন্তু এই যে প্রোপাগান্ডা বাজারে ছড়ানো হচ্ছে সেই প্রোপাগান্ডার বিরুদ্ধের জন্য সেই প্রোপাগান্ডা ছড়ানো বন্ধ হোক এবং বিজেপির এই মানে ইস্যু বহির্ভূত এবং সাবজেক্টের বাইরে গিয়ে যে কথাবার্তা মানুষকে খেপানো সেগুলোও বন্ধ হোক তাই বলে আপনাদের সবার কমেন্ট আশা করব আপনারা কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আদৌ কি তৃণমূলের সঙ্গে জড়িত এবং তৃণমূল জড়িত থাকলে কোন কোন পয়েন্টে তৃণমূল জড়িত যে শুধু ছবির কারণেই কি তৃণমূল জড়িত না অন্য কোনো পয়েন্ট আপনাদের কাছে আছে সেগুলো আপনারা জানাবেন এবং যদি ছবির কারণে জড়িত থাকে তাহলে নরেন্দ্র মোদীর সঙ্গেও তো বহু প্রতারকের ছবি কথোপকথন আছে তাহলে নরেন্দ্র মোদী কেন তিনি দোষী হবেন না বা প্রতারক হবেন না সেটাও আপনারা কমেন্টে আমাদের জানাবেন এবং আপনারা এই খবরের দিকে নজর রাখবেন খবর প্লাসকে আপনারা সঙ্গে রাখবেন রাখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বোতামটি টিপবেন এবং অল নোটিফিকেশানটা টিপে আপনারা আপনাদের সঙ্গে খবর প্লাসকে রাখবেন লাইক করবেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মধ্য দিয়ে জানাবেন আপনাদের কমেন্ট আমাদের কাছে ভীষণভাবে গ্রহণযোগ্য এবং আমাদেরকে অনেক বেশি সমৃদ্ধ করে আপনারা সবাই সুস্থ থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এখানেই শেষ করছি আজকের এপিসোড দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো আলোচনা বিশ্লেষণ নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার